যখন আল্লাহর কথা বলছি তখন বলে যত আল্লাহ তত আল্লাহ সবার মধ্যে আল্লাহ আছে অতএব আল্লাহ সব জায়গায় কি বিরাজমান আবার যখন বলি আল্লাহর কাছে দোয়া করো তখন বলে পীরের কাছে যেতে হবে কত বড় শয়তান মানে আল্লাহকে পেতে হলে আল্লাহ তো অনেক দূরে বুঝেননি কথা আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে পীর লাগবে আপনারা মনে রাখবেন পীর ধরা মানে শয়তান ধরা বুঝেননি কথা পীর ধরা মানে কি ইবলিস ধরা পীর ধরা মানে কি শয়তান ধরা এটা খুব ভালো করে মনে রাখবেন আপনারা অতএব যত মুরিদ আছে বাংলাদেশে আমি তাদেরকে বলবো আল্লাহর কাছে মুখ দেখাতে চাইলে ইমান বাঁচাতে চাইলে মুরিদদের এই পীরদের আজিমিনের জন্য তালাক দেন একবারে বায়ান তালাক দেন দিয়ে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করেন বাংলাদেশের সব মুরিদদের প্রতি আমার একটা আবেদন কারণ এই সমস্ত শয়তান ধরে কখনো মুসলমান থাকা যায় না আর আকিদা এটা যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কি সর্বত্র বিরাজমান এই আকিদা নষ্ট আকিদা আল্লাহ নিরাকার সত্তা বলছে নিরাকার সত্তা আর সত্তা মানে তো অস্তিত্ব ব্যাপক তো নিরাকার হয় কি করে বাংলাটাও ঠিক করতে পারে সত্তা মানে কি অস্তিত্ব তো অস্তিত্ব আছে তুমি নিজেই বলছো আবার বলছে নিরাকার আবার কি বলছে জানেন বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ বিশ্বাস করে যে আল্লাহ নিরাকার প্রায় সবই আর ছাড়া প্রায় সবই বিশ্বাস করে আল্লাহ নিরাকার এই লোকের নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না ও যে জীবনে যদি নব্বই বার হজ করে কোনো হজ কবুল হবে না ও যদি সারা জীবন নফল সিয়াম পরে সালাত আদায় করে কোনো একটা নেকি আল্লাহ দরবার কবুল হবে না কারণ কসে কার কাছে আল্লাহর কাছে আকিদা একটা নষ্ট আবার দেখেন যারা বলছে আল্লাহ নিরাকার এ ব্যাপারে সহি আকিদা হলো সালাফি আকিদা হলো রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবেদের আকিদা হলো আল্লাহ রব্বুল আলামিনের সেফাত আছে এবং তিনি কোথায় আরশে আজিম আরশে আজিম আছেন তো আরশে আজিমের উপরে আছেন এইটা হলো সহি আকিদা আল্লাহ রব্বুল আলমিনের হাত আছে চোখ আছে পা আছে চেহারা আছে কিন্তু এইগুলো কারোর সাথে তুলনীয় কথা বুঝবেন তো আপনি যদি বলেন যে আপনি তুলনা করবেন যে আল্লাহর চোখ মানে আপনার কোনো সুযোগ নেই আল্লাহ কেন বলছে লাইসাকা মিসনি ইসাই ওয়াসামিউল বাসিক কেন বলেছেন আল্লাহ কারো সাথে কোনো কিছুর সাথে তুলনীয় নাই এখন যদি বললেন যে মানুষের চোখের মতো আল্লাহর চোখ নজরুল্লাহ তাহলে সবার চোখ কি একরকম তখন প্রশ্ন আসবে তাহলে কার চোখের মতো চোখ তাই না এই জন্য আল্লাহ সব কিছুর সাদৃশ্যের কি বুঝেননি কথা যদি বলেন মানুষের হাতের মতো আল্লাহর হাত নজুবিল্লা তো মানুষের হাতের মতো সাদৃশ্য দেওয়া মাত্র প্রশ্ন উঠবে সবার হাত তো একরকম না তাহলে কোন মানুষের হাতের সাথে তুলনীয় পারবেন আপনি কোনোটাই তুলনীয় নয় আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ এগুলোতে কি পবিত্র তো কেমনে তৈরি করলাম এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন এরাই প্রচার করে যে আবু হানিফা রহিমাহুল্লাহ নিরানব্বই বার আল্লাহকে স্বপ্ন দেখছেন যার কি নাই নিরাকার দেখলো কাকে বুঝেননি কথা ইয়ে মানে এ ছিদ্র ছিঁড়া ফাটা কথা বুঝছেন কোনো জমা খরচ কিছুই নাই একদিকে বলছে কি নিরাকার আর একদিকে বলছে স্বপ্নে দেখছে নিরানব্বই লাখ দো হালসে খালি নেই হয় আবহানি পাকে মৃত্যু বলতে হবে না হলে বলতে হবে কি আল্লাহ কি নিরাকার আর আবহানি হানিফাকে বাঁচাতে হলে বলতে হবে আল্লাহ কি আছে যাবে কোথায় এ একটা দিন আর একটা ফাঁকি বাজে বলছে কি জানেন নাহনু মিন হাবলিল ওয়ারিদ যখন আল্লাহর কথা বলছি তখন বলে যত আল্লাহ তত আল্লাহ সবার মধ্যে আল্লাহ আছে অতএব আল্লাহ সব জায়গায় কি বিরাজমান আবার যখন বলি আল্লাহর কাছে দোয়া করো তখন বলে পীরের কাছে যেতে হবে কত বড় শয়তান মানে আল্লাহকে পেতে হলে আল্লাহ তো অনেক দূরে নি কথা আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে পীর লাগবে আপনারা মনে রাখবেন পীর ধরা মানে শয়তান ধরা বুঝেন না কথা পীর ধরা মানে কি ইবলিস ধরা পীর ধরা মানে কি শয়তান ধরা এটা খুব ভালো করে মনে রাখবেন আপনারা অতএব যত মুরিদ আছে বাংলাদেশে আমি তাদেরকে বলবো আল্লাহর কাছে মুখ দেখাতে চাইলে ইমান বাঁচাতে চাইলে মুরিদদের এই পীরদের আজিমিনের জন্য তালাক দেন একবারে বায়ান তালাক দেন দিয়ে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করেন বাংলাদেশের সব মুরিদদের প্রতি আমার একটা আবেদন কারণ এই সমস্ত শয়তান ধরে কখনো মুসলমান থাকা যায় না ওরা উল্টা বলে যার পীর নাই শয়তান তার পীর পীর মানেই শয়তান হ্যাঁ আপনি একটু ভেবে নেবেন অথচ পীর ধরা মানে কি শয়তান ধরা যারা পীর ধরেছে এক বাক্যে মনে রাখবো না শয়তানকে ধরেছে মানে এই সমস্ত পীরদের কাছে শয়তান ওহি করেন আমার একটা বক্তব্য আছে দেখবেন দলিলকে একটা বক্তব্য আছে আমি ওইদিকে যাচ্ছি না একটু এখানে থেমে যাই তো একদিকে বলছে আল্লাহর কাছে যেতে হলে কি লাগে পীর লাগে বুজুর্গ লাগে দরবেশ লাগে ফকির লাগে এমনি এমনিতে জজের কাছে যেতে হলে যদি উকিল লাগে সামান্য জজের কাছে যেতে হলে উকিল লাগে আর পীরের কাছে আর আল্লাহর কাছে যেতে হলে কিছু লাগবে না কি লাগে শয়তান লাগে কি লাগে শয়তান তাদের দাবি এটা তো একদিকে বলছে আল্লাহ সবার মধ্যেই আছে বিরাজমান আর একদিকে বলছে এই আল্লাহকে পেতে হলে অনেক দূরে যেতে হবে কি লাগবে যদি আল্লাহ নাহানু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ শাহরগের চেয়েও নিকটে আছে পীর ধরা লাগবে না আমি তো আছি যশোরে আমি আছি যশোরে আর পীর আছে ফরিদপুরে নাকি তাই না যশোর আছে আমি যশোর থেকে কথা বললে পীরের মাধ্যমে আমার দুয়া এবাদত পৌঁছাতে হবে কার কাছে আল্লাহর কাছে মুশরেকদের সাথে আমাদের কোনো তফাত কোনো তফাত না একটু ধৈর্য ধরে করে শুনে আমি এখানে বলবো একটা জিনিস সেটা হলো একটু খেয়াল করবেন আল্লাহ বলছেন ইদা সালাকা ইবাদি ইন্নি করিব উজিবু দাওয়াতা দা আল্লাহ বলছেন যখন আমার বান্দারা আমার কাছে চায় তখন আমি বান্দার অতি নিকটে কে বলছেন আল্লাহ বলছেন তো আমি দোয়া করছি আল্লাহ তখন আমার অতি নিকটে আল্লাহ বলছেন আর এই দুয়াটা নাকি পৌঁছাতে হবে পীরের মাধ্যমে কারো পীর আছে ফরিদপুরে কারো পীর বরিশালে কারো পীর আছে আপনার সিলেটে কারো পীর আছে চিটাগঙ্গে কিন্তু মুরিদরা গোটা বাংলাদেশে আছে এই দুয়া আগে যেতে হবে কার কাছে পীর সাহেবের কাছে পীর পৌঁছা দেবে কার কাছে আল্লাহর কাছে এই যে ধারণা এইটা হলো মুশ্রেকি ধারণা এই বিশ্বাস যাদের মধ্যে আছে তারা মুশ্রেক এই বিশ্বাস যাদের মধ্যে আছে তারা কি এদের পিছনে নামাজ হবে না যারা তাবিজ বিক্রি করে তাদের পিছনে নামাজ হবে না মনে রাখবেন এই জন্য সালাদ আদায় করার সময় হিসাব করে পড়বেন যে এই ইমামটা পীর বুজারি কিনা নামাজ হবে না বেদাদের পিছনে নামাজ হওয়া সম্পর্কে জায়েজ বলা আছে কিন্তু মাজার পূজারি পীর পূজারি বুজুর্গ পূজারি দরবেশ খানকা পূজারি এদের পিছনে নামাজ হবে না কারণ ওদের কি নাই ইমান নাই কথা একটু বুঝে নেবেন চিন্তা করেন একদিকে ব্যাখ্যা দিচ্ছে যখন বলছি যে আল্লাহ কোথায় আসমান তখন বলছেন আল্লাহ যত আল্লাহ যত কাল্লা তত আল্লাহ আল্লাহ সব জায়গায় আছে আর যখন বলছি এক আল্লাহর ইবাদত করতে হবে তখন সেটা মাধ্যম ধরতে হবে কি তাহলে কোন দিকে যাবে একদিকে বললে আর দিকে হয় না এবার একটু মিলাই দিই খুব সাবধান আকিদার দিক থেকে সিলেটে গেলাম না তাবিজ কেটে নিয়েছি আর তোবা পড়াইছি দেখছেন তাবিজ দেহে থাকা অবস্থায় ওই লোকটা অপবিত্র ওই অবস্থায় যদি মারা যায় তার এবাদত আমল কিচ্ছু নেই সাবধান কিছু যেন না থাকে সৌদি আরবের মানুষ কুয়েতের মানুষ তাবিজ পরে না আহলাদিসরা তাবিজ পরে না সন্তানদেরকে পড়ায় না ওর মরে গেছে ওর মরে গেছে তাবিজ ছাড়া যদি মানুষ মরেই যেত তারা আহলাদিসরা কেউ বাঁচত না সব কি হয়ে যেত মরে যেত আমার বাপ মা আমাকে কোনোদিন তাবিজ পড়ায়নি আল্লাহ আমাকে মাসা রাখছেন আলহামদুলিল্লাহ যারা তাবিজের উপরে নির্ভর করে আল্লাহ বুকিলা ইলেই আল্লাহ রসুল বলছেন তাবিজের উপরে ওদেরকে নির্ভর করা এক একটার গলায় এক একটা এক একজনের গায়ে চারটা পাঁচটা করে তাবিজ বুঝছেন এরা মুশ্রিকি ধারণায় বসে আছে আর পীর সাহেব কেমনে ব্যবসা করেন আপনাদের বলবো খবরদার আকিদার সাথে জন্য কখনো শিরিক কুফুর নিফাক মিশ্রিত না হয় কয়টা জিনিস বললাম শিরিক শিরিক দুই নম্বর কুফুর তিন নম্বর নিফাক চার নম্বর তাগুত কথা বলেন তো চারটা বলেন শিরিক কুফুর তাগুত আগে নিফাক এই চারটা জিনিস যেন ইমানের সাথে কখনোই মিশ্রণ না যদি হয়ে যায় তাহলে শেষ আল্লাহ বলছেন ইমান ফাঁকা হাবুদ যে ইমানের সাথে কুফুরি করবে তার সমস্ত আমল কি হয়ে যাবে অহুয়াফিল আখরাতে মিলাল হসেরিন সে পরকালে কি হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ বলছেন এটা সুরা মায়েদা পাঁচ নম্বর আয় সুরা আনা বিরাশি নম্বর আয়তে বলছেন আল্লাহ আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিদুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম যারা

না না এটাই তো ইমানের রকম ছয়টা কয়টা হয়ে গেল সাতটা হয়ে গেল এটা এখনো ঠিক করতে পারলেন না কি বেদাতিরা কি শিক্ষা দেওয়া দিছে বল বাসে বাদাল মাউত না অল কদ্রে খয়রিহি অসারহি মিনাল্লহে তাআলা এতটুকু বল বাসে বাদাল মাউত বলে সাতটা হয়ে গেল এটাই বেদাত ঢুকাইছে এটাই হলো আশআরি আকীদা যেটা আমরা বুঝতে পারিনি অতটুকু বলা যাবে না তো ইমান নবায়ন করবেন ইমানের সাথে যেন কুকুর মিশ্রিত না হয় মিশ্রিত হলে কি হবে এবার উদাহরণ দিয়ে শেষ করে দিই আল্লাহ আল্লাহ রাসুল বাপের নাম কি ছিল কি ছিল মায়ের নাম কি ছিল আমি না হজ করতো না তারা হজ করতো কোমরা করতো তফ করতো কাবা ঘরের কি ছিল তারা তত্ত্বাবধায়ক ছিল কাবা ঘরকে কি সম্মান করত তারা আল্লাহকে বিশ্বাস করতো না আল্লাহকে বিশ্বাস না করলে আবদুল্লাহ নাম হয় কি করে আল্লাহকে বিশ্বাস না করলে আব্দুল মুতালেব নাম হয় কি করে আল্লাহকে বিশ্বাস না করলে কাবা ঘরে রক্ষক ছিল কি করে তফ করতো কেন হস করতো কেন উমরা করতো কেন বুঝেননি আপনারা তারা হস করত উমরা করত তফ করত কাবা ঘর দেখাশোনা করত নাম রাখতো পঁচিশ নম্বর আছে লোকমান তাদেরকে যদি জিজ্ঞেস করো যে আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা অচিরেই বলবে কে আল্লাহ তাহলে কাফেরা মুশরেকরা আল্লাহ বলে স্বীকার করত নামাজও পড়ত তফ করত তারা কাফের হলো কেন মুশরেক হলো কেন উত্তর কি মিশ্রণ ছিল কি ছিল মিশ্রণ ছিল সাবধান